খোঁজ দেব কি আমারই তো কপাল পোড়া বিধি ওর সাথে আমার বাঁধে নাই রে জোড়া কাল বৈশাখীর ঝড়ে গেল সে গাছের গোড়া কাল বৈশাখীর ঝড়ে ভেঙে গেল সে গাছের গোড়া আমি তার দোষ দেব কি আমারই তো বাবা বান্ধে নাই রে জোড়া আছে শাখা সেই শাখাতে কত পাখি বন্ধ সুখের বাসা বট বিখ অনেক বড় আছে শাখা সেই শাখাতে কত পাখি বান্ধ সুখের বাসা কাল বৈশাখীর ঝড়ে ভেঙে গেল সে গাছের গোড়া আমি তার দোষ দেব কি আমারই তো কপাল পোড়া বিধি ওর সাথে আমার ফিরে পাই সাথী বুকের ব্যথা বোঝে না কেউ না হলে ব্যথার ব্যথী হারা পাখি যখন যে ফিরে পাই সাথী বুকের ব্যথা বোঝে না কেউ নহলে ব্যথার ব্যথী কাল বৈশাখীর ঝড়ে ভেঙে গেল সে কাছে তার দোষ দেব কি আমারই তো কপাল পোড়া বিধি ওর সাথে আমার